ওয়েলকাম জিএসএমের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আপনার হোয়াই নবচ ওয়াই আপনার যদি গুগল অ্যাকাউন্ট খুলে যান সেটা কিভাবে বাইপাস করবেন খুব ইজিতে সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তো অলরেডি আমার হাতে হোয়াই নভো টু ওয়াই একটি ফোন আছে যেটা আপনারা হয়তো দেখতেছেন এটা আমি ট্রাই করতেছি সেটিং করার জন্য তো সেটিং করতে গেলে প্রতিনিয়ত যখন আমাদের কাছে গুগল অ্যাকাউন্ট চাচ্ছে বা গুগল অ্যাকাউন্ট বাইপাস করতে বলতেছে তখন আমরা একটা প্রবলেম পড়ে যাচ্ছি যে আমাদের কাছে যে ওল্ড আমাদের যে অ্যাকাউন্টে ছিল সেটি দিতে হবে না হলে খুলে না তো এটা আপনারা কিভাবে সহজে সমাধান করতে পারেন এটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেই সাথে সাথে সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা আমার এই ভিডিও দেখতেছেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি please hit the subscribe my channel and press the bell icon সেই সাথে সাথে আমার ফেসবুক পেজটি ফলো আপ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো আমরা দেখতেছি যে চেকিং আউটে যে গুগল অ্যাকাউন্ট এসেছে এখন দেখেন এখানে কিন্তু নিচ্ছে না তো আমাদের অ্যাকাউন্ট চাচ্ছে তো এটা আমরা খুব ইজিতে বাইপাস করে দেখাবো আমরা আরেকবার ট্রাই করে দেখি হবে না তো আমি ফোনটাকে শাটডাউন দিয়ে দেবো এখন তো আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গিয়েছে এখন আমরা ইমার্জেন্সি কলে চলে যাব এখানে একটা ইমার্জেন্সি কল আছে গেলাম ওয়ান ওয়ান টু একটা ডায়াল করলাম ডায়াল করার পরে আমরা ইমা মানে কন্ট্যাক্ট নাম্বারে যাব যে আমি একটা নিউ কন্ট্যাক্ট সেভ করবো এখানে অলরেডি আমি চলে গিয়েছি এখানে গেলে আমরা নিউ কন্ট্যাক্ট পাবো নিউ কন্ট্যাক্টে গেলাম এখানে গিয়ে আমরা লিখবো W W dot YouTube dot com এটা আমরা টাইপ করব তো আপনারা দেখতেছেন আমি এটা টাইপ করতেছি W W dot YouTube dot com তো আমার এটা একটু সময় নিচ্ছে যার কারণে আমি আমার ভিডিওটি একটু টেনে দিলাম যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় এখানে ইউটিউব ডট কম টাইপ করার পরে এটা সেভ করতে হবে সেভ করার পরে আমরা সরাসরি ইউটিউব ডট কমে টাচ করার সাথে সাথে এটা আমাদেরকে ইউটিউবে নিয়ে যাবে হ্যাঁ এই তো হয়ে গেছে দেখেন আমরা সরাসরি এখন ইউটিউবে ঢুকে যাবো এই তো চলে যাচ্ছি হ্যাঁ এই তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি এখন দেখুন আমরা ইউটিউবে ঢুকে গেছি কিন্তু এখন এখান থেকে আমাদের যেতে হবে হেল্প অ্যান্ড ফিডব্যাকে এখান থেকে আমরা যাব হেল্প অ্যান্ড ফিডব্যাক এরপর আমরা এখানে সার্চ করবো ডি সার্চ করেছি আমরা ডিতে আসলে এখানে অনেকগুলো অপশন আসবে আপনারা ওইটা আমি যেটা সিলেক্ট করেছি এটা সিলেক্ট করে দিন এখান থেকে একটা লেখা আছে সেকেন্ড স্টেপে এটা আমরা একটু টাচ করলে ও লিঙ্কে নিয়ে যাবে লিঙ্কের মতো একটা লিঙ্কে নিয়ে গিয়েছে আমাদের সেটিংয়ের লিঙ্ক সেটিংয়ে চলে গিয়েছি এখন এইখানে কাজ হচ্ছে আমাদের জিমেলটাকে রিমুভ করতে হবে দেখুন আমি চলে যাচ্ছি জিমেলে জিমেল এখান থেকে আমি জিমেলটাকে এই তো জিমেল জিমেল থেকে আমরা চলে গেলাম অ্যাপস পারমিশন এখানে তিনটা ডটে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের একটা অপশন আসবে এটা চলে যেতে আমাদের ফার্স্ট এডটা সিলেক্ট করে দিতে হবে জাস্ট নাও আমরা একটু সিলেক্ট করে দেব সিলেক্ট করলাম এখান থেকে ঠিক সেম প্রসেসিংয়ে আপনারা চলে যান আশা করি আপনাদেরগুলো খুব ইজিভাবে করতে পারবেন আমারটা দেখে দেখে আমরা একটু অ্যাবাউট ফোনে গিয়ে কনফিগারেশনটাও দেখে নিলাম ফোনটাকে আমরা রিসেট করে দিলাম আমরা অ্যাবাউট ফোন থেকে ফ্যাক্টরি ডাটা রিসেটে যাব আমরা শুধু অল রিসেট দেব ফ্যাক্টরি ডাটা রিসেট দেব না আমাদের প্রোগ্রামটাকে অল রিসেট করে দেব এরপর ফোনটাকে রিসেট করে দেব রিস্টার্ট দেবো এরপর দেখুন আমাদের ফোনটা কিন্তু ফ্যাক্টরি ডাটা রিসেট না এখানে একটা অপশন আছে অল রিসেট ওইটা দিয়েছি এরপর আমরা ফোনটাকে রিস্টার্ট করব এটা কমপ্লিট হওয়ার পরে দেন বিকাশে পাঁচশো টাকা তোলা যাবো রিসার্চ হয়েছে এখন আমরা ফোনটিকে রিস্টার্ট করব রিস্টার্ট করলে আশা করি আমাদের কাজটা হয়ে যাবে আমরা ফোনটা রিস্টার্ট করে নিলাম অন হওয়ার সাথে সাথে দেখবেন আমাদের প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে ফোন অন হতে হয়তো একটু সময় নেবে আপনারা একটুই সাথে থাকবেন দেখবেন যে অন হওয়ার সাথে সাথে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আমাদের প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে আমাদের ফোনটি অটোমেটিকলি সব প্রোগ্রাম চলে আসছে এবং কি অ্যাকাউন্টও নেই আমরা একটু অ্যাকাউন্টে গিয়ে দেখি হ্যাঁ গুগল অ্যাবাউটে গিয়ে দেখলাম অ্যাবাউটে গিয়ে আমরা অনেক কনফিগারেশন অল স্পেস তারপর হচ্ছে জিমেল টিমেল আছে কিনা দেখতে পারবো এরপর হচ্ছে গুগল অ্যাকাউন্ট আপনি চাইলে এখন নতুন করেও সাইন আপ করে নিতে পারেন তো আশা করি এই ধরনের প্রবলেমগুলো আপনারা আমার এই ভিডিও দেখে খুব সহজেই সলিউশন পেতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং সেই সাথে সাথে আমি আবারও বলবো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি please hit the subscribe my channel and press the bell icon এবং সেই সাথে সাথে আপনারা আমার ফেসবুক পেজটি ফলো আপ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সকল ধরনের নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে